মাটিতে দিয়ে লড়াই শুরু করলেন বিন হিম্মত দিলেন শক্তি দিলেন সাহস দিলেন সংখ্যায় কম হতে পারে আমার নবীর মহাব্বত নিয়ে আমার আল্লাহর উপর বর্ষা রেখে আমার নবীর দুশ্মন মিথ্যা নবী মুসাইল আমার বিরুদ্ধে ইয়ামা আমার মাটিতে জিহাদ শুরু করলেন এ আসওয়াত আনাসি নবীর ইন্তেকালে দুই বছর আগে জাহান নামে যাওয়ার পর পূর্ব আরবের ইয়ামামা নামক স্থানে একজন পুত্র নেতা বড় পণ্ডিত বড় শিক্ষাবিদ জ্ঞানী একজন বয়স্ক মুরব্বী পুত্র নেতা তার নাম হচ্ছে মোসাইলামা সেও নিজেকে নবীর দাবি করে নওয়াজবিল্লা বলেন নওয়াজবিল্লা আর জুড়ে বলেন নাম কি মোসাইলামা নবী এখন পৃথিবীতে জীবিত আছেন সেই নিজেকে নিজের সম্মানের জায়গা থেকে সেই নিজেকে মনে করলো আমি তো একজন বড় নেতা গুত্র নেতা আমি সবচেয়ে একজন বড় শিক্ষাবিদ মানুষ আমাকে অনেক শ্রদ্ধা করে হাজার মানুষ আমার অনুসারী আমার ফলোয়ার রয়েছে যদি মক্কার ভিতরে মোহাম্মদ আরবি যদি নবী দাবি করে তিনি নবী হতে পারে নাওজবিল্লা আমি ইয়ামামার জমিন থেকে আমি নিজেকে নবী দাবি করলাম নাওজবিল্লা বলে এই মুসাইলামা নিজেকে নবী দাবি করে বসলেন ছয় শত বত্রিশ হিজড়ি সনে সেই ছয়শ বত্রিশ হিজড়ি সনে তার যারা অনুসারী ছিল তার অনুসারীর একটি বিশাল দল নিয়ে মদিনায় আগমন করেন তারা আমার নবীর সাথে সাক্ষাৎ করবে মুসাইলামা সে সরাসরি নবীর কাছে সাক্ষাৎ করল না নবীর মদিনা শরীফের কিছু দূরে সে সেখানে তাবু গেড়ে সেখানে অবস্থান নিল এবং তার যারা সহকারী ছিল সহযোদ্ধা ছিল তার যারা ফলোয়ার ছিল সবাইকে আমার নবীর দরবারে পাঠালেন অবস্থা দেখার জন্য আল্লাহ একবার মোসাইল আমার অনুসারীরা আমার নবীর দরবারে গিয়ে সকলে আমার নবীজির শান এমান দেখে আমার নবীজির নূরানি চেহারা দেখে আমার নবীজির নবতের আলোক আমার নবীর নূরের জ্যোতি দেখে সকলে সকলে আমার নবীর হাতে হাত রেখে বায়াত বায়াত করে ফেলেন আমার নবীজির হাতে হাত রেখে সকলে তোবা করে ফেলেন এবং সকলে কাটে মুসলমান হয়ে যায় তখন মোসাইলামা ভাবল এবার ওরা তো আর আসতেছে না আমি আর কয়দিন বসে থাকবো মোসাইলামা আসছে এবার সেই নবীজিকে বললেন উরিদ ইউশরিকানি মুহাম্মদ মাহু ফিন নবুয়াহ কামা আশরাকা মুসা আহাহু হারুন সেই নবীজির কাছে প্রস্তাব রাখলেন একজন আল্লাহর বড় পাইগম্বর মুসা আলাইহিসসালাম আল্লাহ পাক তার সহযোগী হিসাবে হজরত হারুনকে নবুয়ত নবুয়তের দায়িত্ব দিয়ে নবী বানিয়েছিলেন মুসল্লামান নবীকে প্রস্তাব করেন আমিও আপনার সাথে নবতের অংশীদার হতে চাই নাওজবিল্লা আপনি আমাকে আপনার নবতের অংশীদার বানান আমিও নবী হিসাবে আপনাকে সহযোগিতা করব উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাওজবিল্লা এই কথা শোনার পরে আমার নবীজি রেগে গেলেন নবীজির অন্তরে পেতা পেল নবীজি কষ্ট পেলেন সে তো আমাকে চিনতে পারল না আমি কত বড় রহমতুল্লাহ আলমিন আমি আল্লাহর কত বড় আল্লাহর হাবিব আমি আল্লাহর কত বড় দুস্থ বন্ধু রহমতুল্লিল্লা আলমিন শাফিউল মুসলিমিন হাসরের ময়দান আমি আমার উন্মতের জন্য একমাত্র সুপারিশকারী হব হাউজে কাউসার থেকে উম্মতকে পানি পান করাবো সকল নবীর আমি ইমাম আমি কত বড় নবী সে আমাকে চিনতে পারল না সে আমার নবুয়তের অংশীদার হতে চাই আমার নবীজি খুবই কষ্ট পেলেন বেদা পেলেন তখন আমার নবীজি শোনা মাত্র আরবের মরুভূমিতে তখন মাশরুম হতো আমার নবীজি ওই জমিন থেকে একটা মাশরুম টান দিয়ে উঠালেন ওই মাশরুম টান দিয়ে উঠিয়ে নবীজি বললেন মুসাইলামা যদি আমার কাছে এই মাশরুমটা যদি চাই এটা জমিন অতি একটি নিকৃষ্ট বস্তু নিকৃষ্ট জিনিস ব্যাগের ছাতা যেটা আমরা বলি এই ব্যাগের ছাতা উঠিয়ে বলেন আমার সে তোমার অপরাধ করেছে সে আমার নবীর অংশীদার হতে চাই আমার সাথে নবী হয়ে থাকতে চাই সে কত বড় বেয়াদবি করেছে সে যদি আমার কাছে যদি আন এই মাশরুমটা যদি আমার কাছে চাই আমি আল্লাহর রাসুল আমি এই বেয়াদবকে এই মাশরুমটা পর্যন্ত আমি কখনো দিব না নবতের অংশীদার বানাবো দূরের কথা আমি তাকে এই মাসরুম যদি আমার হাত থেকে ছাই আমি মোহাম্মদুর রসুল মোহাম্মদ আরবি এই মুসাইলামাকে আমি দিব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবং এই মুসাইলামা শুনে সে রাগান্বিত হয়ে গেল নবীর হাতে বায়াত গ্রহণ করল না নবীর হাতে বায়াত নিল না সেই মদিনা ত্যাগ করে ইয়ামামা চলে যায় ইয়ামামাতে গিয়ে সেই মানুষের কাছে প্রচার করে আমি মদিনা শরীফে গিয়ে নবীর সাথে নাওয়াজ চুক্তি হয়েছে আমরা দুজনে নবোধকে বাগাবাগি করে নিয়েছি তিনি মক্কার নবী আমি ইয়ামামার নবী নাওয়াজ তিনি নিজেকে নবী বলে দাবি করলেন ইয়ামামা ভিতরে উম্মত বানাতে লাগলেন আপনি অবাক হয়ে যাবেন ইতিহাসের পাতায় লেখা আছে সেই নিজেকে নবী দাবি করে এবং তার হাতে চল্লিশ হাজার পর্যন্ত মানুষ তার হাতে বায়াত হয়ে তার উন্মত হয়ে যায় নওয়াজবিল্লা বলুন এই মুসাইলামা আমার নবী পৃথিবীতে জীবিত আছেন আমার নবী জীবিত আছেন আমার নবীর জীবদ্দশায় মুসাইলামা চল্লিশ হাজার উন্মত বানিয়ে ফেলে জামামার জমিনে নিজেকে নবী দাবি করে ইসলামের জন্য কত বড় মুসিবত আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নিলেন আমার নবীজি পৃথিবী থেকে চলে গেলেন হজরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মুসলিম জাহানের খলিফা হলেন এবার হজরত আবু বকর সিদ্ধান্ত নিলেন আসওয়াদান আসিফ আমার নবীজির জীবদ্দশায় সে জাহান নামে গিয়েছে আমি হজরত আবু বকরের হাতে আমি মোসাইলামাকে জাহান নামে পাঠিয়ে দিব হজরত আবু বকর এবার মোসাইলামার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন উচ্চাবস দিয়ে বলুন সুবাহ কারণ হজরত আবু বকর মনে করেন যেই দুই চোখে আমার নবীজিকে দেখেছি যে অন্তর দিয়ে নবীকে ভালোবেসেছি যে নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি দানে বামে থেকে যুদ্ধ করেছি নবীজিকে সায়ার মতো সায়া দিয়েছি এই নবীকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে নবী বলে আমি মানতে পারি না পৃথিবীর কোন মানুষকে নবী বলে স্বীকৃতি দিতে পারি না সুতরাং মুসাইলামা জীবিত থাকবে নিজেকে নবী দাবি করবে আমি হজরত আবু বকর জীবিত থেকে কি লাভ হবে আমার বেঁচে থেকে কি লাভ হবে সুতরাং মুসাইলামার বিরুদ্ধে আমাকে জিহাদ করতে হবে আমাকে যুদ্ধ করতে হবে হজরত আবু বকর আবু জাহালের সেলাই ক্রামাকে সেনাপতি বানিয়ে ইয়ামামার ভিতরে পাঠিয়ে দিলেন ইকরামা তুমি এমামা সফর করে মোসাইলামার কি অবস্থা তুমি ভালো করে দেখভাল করবে তার কি অবস্থা কি করছে না করছে তখন তার মোবাইল ছিল না তখন আর মিডিয়ার যুগ ছিল না হজরত ইকরামাকে মোসাইলামার অবস্থা জানার জন্য তার গতিবেগ কতটুকু সেটা জানার জন্য পাঠালেন আর হজরত মুসাইলামাকে দেখে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না বরদাস্ত করতে পারলেন না আমার নবীজির সেই শান নবীজির সাদর নিয়ে টানাটানি করলো মুসাইলামা ইকরামার সহ্য হল না হজরত ইকরামার সাথে সাথে নবীজির এস্ক মহাব্বত থেকে সেই মুসাইলামার বিরুদ্ধে অস্ত্র তুলে জাহাদ ঘোষণা করে যুদ্ধ শুরু করে দিল সেখানে মুসাইলামার হাতে হজরত ইকরামা শহীদ হয়ে গেল এরপর হজরত আবু বকর সুরাহবিলকে পাঠালেন ইয়ামামার মধ্যে যুদ্ধ করার জন্য মুসাইলামার অবস্থা দেখার জন্য হজরত সুরাহবিলের একই অবস্থা হলো সেই মুসাইলামার কর্মকাণ্ড দেখে নিজেকে আর ধমিয়ে রাখতে পারলেন না দরবারে দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন সেখানে ইয়ামামার মাটিতে হজরত সোরাহবিল বিন হাসান শহীদ হয়ে গেলেন হজরত আবু বকর চিন্তিত হয়ে পড়লেন মুসলিম জাহানের একজন বীর আবু জেহেলের ছেলে কেরামা শহীদ হয়ে গেল সোহাবিলের মতো বীর শহীদ হয়ে গেল এবার হজরত আবু বকর হজরত খালেদ বিন ওলিদ এক বিশ্বজয়ী সেনা প্রধান হজরত খালেদ বিন ওলি সাইফুল্লাহ যাকে আমার নবী জাল্লার তরবারি ঘোষণা দিয়েছেন খালেদ বিন ওয়ালিদ যিনি জীবনে সতের উপরে যুদ্ধ করেছেন কাফের বিরুদ্ধে জীবনে কোনোদিন পরাজয় লাভ করে নাই হজরত খালেদ বিন ওয়ালিদকে সেনাপতি বানিয়ে হজরত আবু বকর ইয়ামামার দিকে পাঠিয়ে দিলেন খালেদ বিন ওয়ালিদ আমার নবীর চাদর নিয়ে টানাটানি করে মুসাইলামা নিজেকে নবী দাবি করে খালাদ্দিন ওদিরকে নির্দেশ দিলেন তুমি এমা আমার মাটিতে গিয়ে আমার নবীর দুশ্মন মুসাইল আমাকে তুমি জাহান নামে পাঠিয়ে দিবে হজরত খালাদ্দিন ওলিদ রনা কৌশলী সমস্ত কৌশল নিয়ে সাহাবাহামের জামাত নিয়ে মোসাইলামার বিরুদ্ধে জিহাদ করার জন্য ইয়ামা আমার মাটিতে চলে যায় তখন হজরত খালদ বিন ওলিদের সাথে ছিল অল্প সংখ্যক সাহাবি বেশি ছিল না আর আমার পক্ষে চল্লিশ হাজার অস্ত্রধারী যোদ্ধা মোসাইলামার সমস্ত উম্মত আবার যোদ্ধাও তারা সসজ্জিত অস্ত্র যোদ্ধা চল্লিশ হাজার সৈন্য নিয়ে মোসাইলামা যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করে বসে আছেন হজরত হালেদ বিন ওয়ালিদ মাত্র সামান্য সাহাবি নিয়ে আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে ইয়ামামার মাটিতে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে লড়াই শুরু করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদকে হিম্মত দিলেন শক্তি দিলেন সাহস দিলেন সংখ্যায় কম হতে পারে আমার নবীর মহাব্বত নিয়ে আমার আল্লাহর উপর বর্ষা রেখে আমার নবীর দুশ্মন মিথ্যা নবী মুসাইল আমার বিরুদ্ধে আমার মাটিতে জিহাদ শুরু করলেন জিহাদ করতে করতে এমনভাবে প্রতিরোধ করলেন ইতিহাসের পাতায় লেখা আছে খালেদ বিন ওলিদ জীবনের সমস্ত কৌশলকে তিনি প্রয়োগ করে মুসাইলামাকে পিছু হটিয়ে দিলেন মুসাইলামার বাহিনী আস্তে আস্তে পিছু হটতে লাগলো একে একে তারা নিহত হতে লাগলো খালেদ বিন ওলিদ আস্তে আস্তে বিজয়ী হতে লাগলো উচ্চ অবস্থায় বলুন সুবহানাল্লাহ হযরত খালেদ বিন ওলিদের আক্রমণ দেখে মুসাইলামা সেই সাত হাজার তার অত্যন্ত শক্তিধর ক্ষমতাধর সৈন্য নিয়ে ইয়ামামার মাটিতে একটা হাদিকাতুল মাও একটা বাগান ছিল ওই বাগানের প্রাচীর ছিল খুবই উঁচু উঁচু ওই প্রাচীরের মধ্যে আশ্রয় নেই ওই প্রাচীরের মধ্যে আশ্রয় নেই সাত হাজার সৈন্য নিয়ে হজরত খালিদ বিন বাহিরের সমস্ত সৈন্যকে নামে পাঠিয়ে ওই হাদিকাতুল মাউত ওই বাগানের চতুর্পাশে ঘিরে ফেলে আর ভিতর থেকে মুসাইলামা সেখানে কিছুক্ষণ পর পর আগুনের গোলা মারে ভিতর থেকে তীর মারে গরম পানি ঢেলে দিয়ে সেখানে অসংখ্য সাহাবিদেরকে শহীদ করে ফেলতেছে কিতাবের ভিতরে দেখে এই যুদ্ধের ভিতরে বারোশো কারাম সাহার পূরণ করেছেন একমাত্র আমার নবী যে শেষ নবী এই কথাকে রক্ষা করার জন্য আমার নবীর দুশ্মন নবীর দাবিদার মুসাইল আমাকে হত্যা করার জন্য জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য বা শত সাহাবি জীবন দিলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দুঃখের বিষয় হলো ওই বারোশো সাহাবির মধ্যে সাতশো সাহাবি হাফজে কোরআন ছিলেন সাতশো সাহাবি হাফজে কোরআন আল্লাহ আল্লাহর এই হকমে নবুয়তকে রক্ষা করার জন্য আমার নবী যে শেষ নবী এই কথাকে রক্ষা করার জন্য শাশ্বত হাফেজে কোরআন সাহাবে কারাম ইয়ামা আমার মাটির শাহাদত বরণ করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ হজরতে খালেদ বিন এই উঁচু প্রাচীরের ভিতর থেকে যে হামলা করতেছে সাবেক রাম বিচলিত হয়ে গেলেন কি করা যায় কি করে যায় একজন আমার নবীর সাবি তার নাম হচ্ছে বাবা এবিনে মালিক হজরত আনস বিনে মালিকের ছোট ভাই হজরতে বারা সে একেবারে পাতলা হালকা শরীর ছিল সেই বলল ওদেরকে এই দেওয়ালের ভিতরে বেশি দিন থাকতে দেয়া যাবে না আমি তো শারীরিকভাবে খুবই হালকা পাতলা তোমাদের যেই ডাল আছে ওই ডালের মাঝখানে আমাকে রেখে তোমরা নিচের দিকে বর্ষা দিয়ে আমাকে ওই ডালের উপরে রেখে তোমরা জুড়ে নিক্ষেপ করবে আমি একা ওই দেওয়াল টপকিয়ে তাদের সেই একাকি ওই প্রাচীরের ভিতরে লাভ দিয়ে পড়ে যাব আমি লাভ দিয়ে পড়ে আমি মেন ফটকটা খুলে দিব ওই মেন ফটকটা খুলে দেওয়ার সাথে সাথে তোমরা তরবার নিয়ে ভিতরে ঢুকে পড়বে এই কথা শোনার পর সাহাবে একের অবাক হয়ে গেলেন বারা তুমি পারবে না তুমি একা পারবে তুমি একার পক্ষে সেই কাজ সম্ভব হবে সবাই তোমাকে মেরে ফেলবে হজরত বারা বলেন আমি তো চাচ্ছিলাম আমার নবীদের শেষ নবী এই কথার তাকে রক্ষা করার জন্য শহীদ হওয়া আমার একান্ত আকাঙ্ক্ষা আমার শাহাদতের তামান্না আমি শহীদ হতে এসেছি জীবনে একবার চেষ্টা করে দেখি যদি আমি যদি সেই প্রাচীরের ভিতরে ঢুকে যদি তোমাদের মেন ফরকটা খুলে দিতে পারি তাহলে তোমরা সবাই সেখানে ঢুকে যেতে পারবে তার অতি অনুরোধের পরে সাহাবাই কারাম ডালের মধ্যে রেখলো নিচ থেকে বর্ষা দিয়ে তাকে সবাই ধরে ঝরে নিক্ষেপ করলো হজরতে বারা সেই ওই প্রাচীরের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যে ওই প্রাচীরের ভিতরে পড়ে গেল পড়ে যাওয়ার পরে ওই মুসাইরামার বাহিনীর তাকে হত্যা করার জন্য দৌড়ে এসেছে হজরতের বারা একা ওই সৈন্যদের বিরুদ্ধে একা লড়াই করলেন লড়াই করতে করতে তিনি ওই প্রাচীরের ভিতরের মেইন যে ফটক ছিল গেট ছিল ওই ফটকটা তিনি খুলে দিতে সক্ষম হয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর সাহাবিকে তো সাহস দিয়েছেন শক্তি দিয়েছেন হজরতে বারা একা সাত হাজার সৈন্যের বিরুদ্ধে ওই প্রাচীরের ভিতরে পড়ে গেলেন লাভ দিয়ে পড়ে গেলেন পরে সাত হাজারের বিরুদ্ধে লড়াই করে তিনি ওই প্রাচীরের পটকের দরজা খুলে দিতে সক্ষম হয়েছিলেন খোলা মাত্র সাহাবে একরম খালাদ বিন সবাই আল্লাহ আকবার ধ্বনি দিয়ে তরবার নিয়ে ওই প্রাচীরের ভিতরে প্রবেশ করে এমন ভাবে হত্যা করল হত্যা করতে করতে ওই সাত হাজার সৈনিককে হত্যা করে ফেললেন এবার বাকি আছে ওই মুসাইলামা মিথ্যা নবীর দাবিদার তাকে হজরত আশি দেখার সাথে সাথে হজরত ওয়াশি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ গো আমি হাত দিয়ে আমার নবীর চাচাকে হামজাকে ওদের হত্যা করে আমি হাতকে করেছিলাম আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন সেই হাত দিয়ে আমার নবীর দুশ্মনকে হত্যা করে আমি যেন আমার নবীর কলিজাকে ঠান্ডা করতে পারি হজরত ওয়াশি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক দোয়া কবুল করলেন হজরত ওয়াসিম যেই হাতে যেই বর্ষা দিয়ে হজরতে হামজাকে উহুদের ময়দানে নিহত করে শহীদ করে হজরতে ওয়াসিম ইতিহাসের পাতায় তিনি স্মরণীয় হয়ে আছেন ওই হাত দিয়ে বর্ষা মেরে আমার নবীর দুশ্মন মুসাইলামাকে তিনি জাহান নামে পাঠিয়ে দেন উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ হজরত ওয়াসি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন যেই হাতে বর্ষা মেরে নবীর চাচাকে আমি হত্যা করে নবীকে কষ্ট দিয়েছিলাম আজকে এই হাতে আমার নবীর দুশ্মনকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পেরেছি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো আমাকে দেখলে আমার নবী কষ্ট পেত ওয়াসিকে আমার নবীজি বলেছিলেন ওয়াসি তুমি আমার সামনে বসিও না আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে আমার মনে কষ্ট হয় তুমি আমার পিছনে বসিও তোমাকে দেখলে আমার সাসার কথা মনে পড়ে আমার সাসাকে কিভাবে তুমি বর্ষা মেরে ওদের ময়দানে শহীদ করেছিলে হজরত হাসি বলেন আল্লাহ গো যে হাত দিয়ে আমি এত কষ্ট দিয়েছি আমার নবীজিকে হামজাকে আমি শহীদ করেছিলাম আল্লাহ আমার নবীর সবচেয়ে বড় দুশ্মন মুসাইলামাকে আমি সেই হাত দিয়ে হত্যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই যুদ্ধের ভিতরে হজরত খালেদ বিন ওলিদ এই মিথ্যা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী তারা চিনিয়ে এনেছেন মুসলমানদের বিজয় হল হজরত আবু বকরের খেলাফতের সময়ে যেই দুটি বড় যুদ্ধ হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল এই ইয়ামামার যুদ্ধ এই যুদ্ধ ছিল একটা বন্য নবীর বিরুদ্ধে যুদ্ধ উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এই যুদ্ধের ভিতরে ইতিহাসের পাতায় লেখা আছে আঠাশ হাজার এই মিথ্যা নবীর উম্মতারা জাহান নামে পৌঁছে গিয়েছে অবস্থায় বলেছে মহান আল্লাহ কত হাজার আঠাশ হাজার কিছু কিতাবে লেখা আছে একুশ হাজার সাত হাজার তো ওই হাদিকাতুল ওই মৃত্যু বাগানে তারা জাহান নামে গিয়েছে সাহাবাইকরাম আমার নবীর নবতের মর্যাদাকে নিজের যান প্রাণ দিয়ে রক্ত দিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার নবীর নবুয়তের সেই শানকে রক্ষা করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ হজরত মুসাইলামা আমার নবীর সাথে নিজেকে নবী দাবি করে কত বড় বিয়াদবি করেছে ইতিহাসের পাতায় লেখে এই মুসাইলামার আসানের ভিতরে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ নাই ওই জায়গার ভিতরে কিন্তু তিনিও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতেন এবং তিনি নিজেকে কতক্ষণ নবীজির সহকারী নবী নবীজির অংশীদারী নবী দাবি করেছেন তিনি কিন্তু নিজেকে রাসুল দাবি করেন নাই এবং পূর্ণ নবীও দাবি করেন নাই তারপরেও সাহাবাইকরাম নিজের আত্মমর্যাদা বোধ থেকে এই মোসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করেছেন ঠিক কিনা বলুন ভাইয়ের আমার এই মুসাইলামার যুদ্ধ মুসাইলামার বিরুদ্ধে যে যুদ্ধ এই যুদ্ধ কেয়ামত পর্যন্ত সমস্ত উন্মত মোহাম্মদের জন্য সবক এবং নিদর্শন হয়ে থাকবে এই পৃথিবীতে যদি কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে তার বিরুদ্ধে সাহাবাই কেরামের মতো নিজের জান আর মাল দিয়ে জাহাজ ঘোষণা করতে হবে ঠিক কিনা বলুন তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আজকে যদি গোলাম মাহমুদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে যাহার এই পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়ে সৌদি আরব থেকে বিতাড়িত হয়ে আজকে সে বাংলাদেশে বসে বসে আহমদিয়া মুসলিম জামাতের নামে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে দাবি প্রচার করতেছে আজকে আমাদের বাংলাদেশের মুসলমানরা সবাই ঘুমিয়ে আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সারা কত বড় নিকৃষ্ট এই সত্যের সন্ধানে এই চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা গুলাম আহমদ কাদিয়ানি নামের শেষে আলাইহি সালাত ও সালাম বলতেছে আহজবিল্লা বললেন না নবীজি বললেন আমার পরে কোনো নবী নাই কোন নবী নাই অর্থ হলো সহযোগী নবীও নাই নবীও নাই আমার পরে কোনো নবী আর পৃথিবীতে আসবে না আমার এই নবুবতের মর্যাদার রক্ষার দায়িত্ব সমস্ত উন্মতের উপর আমি নবী দিয়ে গেলাম